শীতের দিনে গরম গরম টেক নিউজ নিতে আমি আছি সারিয়ান শাওন আপনারা দেখছেন সারিয়ান শাওন ইউটিউব চ্যানেল দুই সালে টেক নিউজ পর্ব ইনফিনিক্স জিরো ফাইভ জি নামে একটি ফোন মার্কেটে আনতে চলেছে যেটা লিক্স আমরা পেয়ে গিয়েছি তো চলুন আপনাদের সাথে শেয়ার করে ফেলি এতে পেয়ে যাবেন একশো বিশ হার্স রিফ্রেশ রেটের সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির F H D super AMOLED display processor হিসেবে থাকছে মিডিয়াটেক ডিমেন্সিটি নাইন হান্ড্রেড আটচল্লিশ পিক্সেলের মেইন ক্যামেরার সাথে পেয়ে যাবেন টেলিফটো লেন্স এবং ইউডাব্লিউ লেন্স আমার মনে হয় না ইডাব্লিউ e লেন্স কোনো কাজে তবে ডুয়াল ফ্ল্যাশ লাইট থাকছে যেটা কাজের মনে হয়েছে আমার কাছে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ষোলো মেগা পিক্সেলের একটি ক্যামেরা আট জিবি র্যাম পেয়ে যাবেন সাথে থাকছে অ্যান্ড্রয়েড ইলেভেন সেভেন আর পাঁচ হাজার এমএএইচ এর ব্যাটারি সাথে থার্টি থ্রি ওয়াট ফাস্ট গত বছরের ডিসেম্বরের আঠাশ তারিখে চায়নায় লঞ্চ হয়েছে শাওমি ওয়াচ এস ওয়ান এই ওয়াচটির সাথে আপনি পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে যেটা পিপিআই হচ্ছে তিনশো ছাব্বিশ আর এটা তো ওয়াটারপ্রুফ ফাইভ এটিএম সাপোর্ট থাকছে সো আপনি এটা নিয়ে গোসল করতে পারবেন এবং সুইমিং করতে পারবেন আর ব্লুটুথ ভার্সন হিসেবে ফাইভ পয়েন্ট টু পেয়ে যাচ্ছেন জিপিএস হ্যাঁ আছে এনএফসি আছে আর সেন্সর হিসেবে যেগুলো পাবেন সেগুলো হচ্ছে accelerometer gyro sensor compass barometer heart rate এবং এসপিও টু মনিটর ব্যাটারি হিসেবে হিসেবে লিথিয়াম পলিমারের চারশো সত্তর এমএএইচ এর ব্যাটারি রয়েছে কালার হিসেবে দুটো ভেরিয়েন্ট পাবেন ব্ল্যাক এবং সিলভার এরকম রুটি গরম গরম পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে আমাদের ভিডিওটি যেতে পারে আপনার কাছে